কিছু প্রয়োজন তুই ছাড়া আয়োজন নেই কিছু প্রয়োজন তুই ছাড়া আয়োজন হাওয়ায় হাওয়ায় জাগে আলোড়ন হাওয়ায় হাওয়ায় জাগে আলোড়ন নেচে ওঠে এই দেহ মন তুই এলে নেচে ওঠে এই দেহ মন লাড়া এই কিছু প্রয়োজন তুই ছাড়া আয়োজন